হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই আর্নিং মাস্টার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি একটা ধামাকাদার আপডেট নিয়ে চলে এসেছি ইগল নেটওয়ার্কের আপনারা যারা ইগল নেটওয়ার্কে মাইনিং করছেন বা করছিলেন তা তাদের জন্য খুবই খুবই একটা সুখবর যেটা হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন যে ইগল ইএএন e নামে যে ওয়ালেটটা আছে আমাদের ক্রিপ্টো কারা ওয়ালেটে সেখানে উইথড্র করা যাচ্ছে আমরা ইতিমধ্যে উইথড্র করে ফেলেছি সম্পূর্ণ অংশ মাইনিংয়ের সম্পূর্ণ অংশ উইথড্র করা না গেলেও স্ট্যাকের পরে কিছু অংশ আমরা এখান থেকে উইথড্র করতে পারছি তবে আজকে যেটা নিয়ে এসেছি এটা সেই আপডেটটা শুনে আপনারা সবাই আসলে খুবই খুশি হবেন তাই অনুরোধ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ধরনের ভিডিও এবং আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে প্রেস করে দিবেন সেই সাথে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন টেলিগ্রাম চ্যানেলে সব আপডেট সবার আগে দেওয়া হয় এবং ইউটিউবে আমাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব তো অবশ্যই করে দিবেন সেই সাথে হচ্ছে টুইটারে আমাকে ফলো করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন চলুন আর কথা না বাড়িয়ে আপডেটে চলে যাই আজকে যে আপডেটটা এসেছে সেটা একটু আমি এখানে আপনাদের দেখাতে চাই একটা নিউজ এখানে দেখতে পাচ্ছেন আপনারা are you an investor on trade এখানে ব্যাপারটা আমি যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ইগল নেটওয়ার্কের সোয়াপ লঞ্চ হচ্ছে এটা জাস্ট এইট আওয়ার্স আর কিছু মিনিট সময় আছে তারপরে হচ্ছে লঞ্চ হয়ে যাবে আমি আপনাদের টাইম যে কাউন্ট হচ্ছে সেটাও দেখাবো এখানে একটু তার আগে আমি নিউজটা দেখিয়ে দিতে চাই এখানে লিখেছে আর ইউ অ্যান ইনভেস্টর আর ট্রেডার আপনি কি একজন ইনভেস্টর অথবা ট্রেডার তাহলে এই নিউজটা হচ্ছে আপনার জন্য আমরা যেহেতু এখানে মাইনিং নিয়ে কথা বলছি এখানে তাদের ইগন নেটওয়ার্ক আছে ইগন কয়েন আছে হ্যাঁ অনেক অনেক কিছু আছে আমরা সেটাগুলো নিয়ে কথা বলবো না আমরা এখান থেকে যেটা উইথড্র করতে পারবো ইগন যেটা ইএএন e নামে আমরা উইথড্র করছি সেটা নিয়ে একটু কথা বলবো এখান থেকে আমরা একটু যদি নিচের থেকে দেখি এখানে আছে Egon uh, or e EAN is where mistakes correct itself. Today you got EAN free just like the OS some people got 20,000 BTC in 2010 from almost free. বলেছে যে ইএএন আপনারা এখন ফ্রি পাচ্ছেন যেমন দুই সালে প্রায় বিশ হাজার বিটিসি করে ফ্রি পাওয়া গিয়েছিল বিশ হাজার বিটিসি ফ্রি পাওয়া গিয়েছিল তো এখানে নিচে তারা আরও লিখেছে today you got Egon from zero point one just the way many people got B N B আজকে আপনারা ইগন পাচ্ছেন মানে তাদের সোয়াপ লঞ্চ হওয়ার পর আপনারা কিনতে পারবেন জিরো পয়েন্ট ওয়ান সেন্ট করে যেমন অনেক আগে B N B cake sol token sushi ইত্যাদি জিরো পয়েন্ট থ্রি মানে মোরাললেস জিরো পয়েন্ট থ্রি করে মাত্র দুই বছর আগেই অনেকে পেয়েছিল এবং এটা এখন খুব বড় প্রাইস দেখা যাচ্ছে সেই রকমই তারা বলছে crypto experts are saying that Egon will be at ten dollar from listing day এবং এক্সপার্টরা বলছে যে ইগর প্রথম দিন থেকে লিস্টিং ডেট থেকে দশ ডলার প্রাইস হতে পারে তারা বলছে believe them because Egon holders are ninety nine percent investor or holders এটা বিশ্বাস করতে পারেন কারণ ইগনে যারা রয়েছে তারা নিরানব্বই শতাংশ হচ্ছে ইনভেস্টর বা যারা হোল্ড করবে এই রকম মানুষ একটা কয়েনের দাম বা টোকেনের দাম তখনই বৃদ্ধি পায় যখন সেটা বেশি বাইসেল হয় অথবা হোল্ড করা থাকে তো এখানে যদি তাদের এই তথ্য ঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই আর টেন ডলারে যদি প্রথম থেকেই লঞ্চ হয় মার্কেটে তাহলে অবশ্যই এটার প্রাইস অনেক বাড়বে এখানে তারা আরও লিখেছে also for earn the said the price will be zero point zero zero five থেকে zero point zero five because from some with ten thousand to sell from zero point zero zero zero three he can only get three dollar এখানে তারা বলছে যদি এইরকমও হয় যে জিরো পয়েন্ট জিরো ফাইভ থেকে জিরো পয়েন্ট জিরো ওয়ান এরকম প্রাইস হলো অথবা zero point triple zero three এবং আপনারা যদি সেই দামে বিক্রি করে দেন আপনারা মাত্র তিন ডলার এখান থেকে এক হাজার ইগন ইকনের জন্য এনের জন্য পাবেন so everyone would wait for price appreciations before selling at last from zero point zero five to get five hundred dollar বলছে যে প্রত্যেকে প্রত্যেকের কাছে আশা থাকবে যে আপনারা জিরো পয়েন্ট জিরো ফাইভ ডলারে সেন্ড করবেন না সেল করবেন না অপেক্ষা করবেন পাঁচশো ডলারের জন্য মানে তারা এটা হচ্ছে তাদের এক্সপেকটেশন যেটা হয়তো অদূর ভবিষ্যতে পাঁচশো ডলার হতে পারে টকলেস of those who with five hundred E A N hundred E A N one thousand E A N মানে এটা হচ্ছে তা মানে তাদের জন্যে যাদের হচ্ছে খুব অল্প পরিমাণে রয়েছে তাদেরকে বলছে যে আপনারা একটা হোল্ড করুন এবং ভবিষ্যতে একটি ভালো প্রফিট আপনারা এখান থেকে হয়তো পেয়ে যাবেন এবারে আমরা দেখব আমরা যেটা বলছি এতক্ষণ যে ইগন সপ আসছে সেটা আসতে কত সময় আছে এটার জন্য আমরা চলে এসেছি ইগল নেটওয়ার্কের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে সেখানে তারা লিঙ্ক দিয়ে দিয়েছে এবং বলে দিয়েছে লিঙ্কে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন একটু উপরের দিকে যদি আপনারা দেখেন এখানে রয়েছে Egons of D X launching countdown timer link is given here world wide launching time check given link মানে এটা লঞ্চ হচ্ছে ইগনস অফ অফিসিয়াল যে সোয়াপ সেটা লঞ্চ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বব্যাপী কত সময় পরে লঞ্চ হবে এটা দেখতে চাইলে আপনারা নিচের লিঙ্কে ক্লিক করবেন তো আমরা এই লিঙ্কটাতে ক্লিক করে একটু দেখে আসি এ ব্যাপারটা আসলে কি হচ্ছে এখানে আপনারা দেখুন আমরা চলে এসেছি এটা হচ্ছে বিএসসি স্ক্যান আপনারা যারা মোটামুটি ক্রিপ্টো নিয়ে ঘাটাঘাটি করেন তারা বিএসসি স্ক্যানের সাথে পরিচিত এটাকে আর নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই এখানে আমরা টাইমার দেখতে পাচ্ছি অলমোস্ট আট ঘন্টা আঠারো মিনিট এবং zero seven zero six second এখানে টাইম বাকি আছে এই টাইম পরে ইগল নেটওয়ার্কের নিজস্ব সোয়াপ লঞ্চিং হয়ে যাবে লঞ্চ হয়ে যাবে তখন আমরা হচ্ছে আমাদের যে এন e টোকেন বা ইগন টোকেন যেটা আছে এটাকে আমরা সোয়াপ করে নিতে পারবো তো যারা মোটামুটি হচ্ছে এই গলা দিন ধরে মাইনিং করে এসেছেন তারা খুব ভালো একটা এখান থেকে প্রফিট পাবেন এবং অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এই সামান্য দুই ডলার এক ডলারে বিক্রি করে না দিয়ে এটাকে আপনারা হোল্ড করুন কারণ ক্রিপ্টোটার ফিউচার আসলেই ভালো অনেক মানুষ জুড়ে আছে এটার সাথে আর ক্রিপ্টোর প্রাইস বাড়া নির্ভর করে মানুষ কতটা জুড়ে আছে কতজন হোল্ডার হলো তার উপরে আপনারা এটাকে হোল্ড করুন দুই এক ডলার আশি একশো টাকা বা দুশো টাকা এতে খুব একটা বড় কিছু হবে না এটাকে যদি হোল্ড করতে পারেন তাহলে হয়তো অদূর ভবিষ্যতে এখান থেকে খুব ভালো পরিমাণ একটা টাকা পাওয়া যেতে পারে সেই জন্য রিকোয়েস্ট থাকবে যে সবাই চেষ্টা করুন হোল্ড করার আর যারা এখনও এগুলো মাইনিং করেননি তাদের জন্য আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে মাইনিং করবেন এবং মাইনিং নেটওয়ার্কে একটা রেফারেল কোড দরকার হয় যেটা বাধ্যতামূলক না হলে মাইনিং করা যায় না আমি আমার রেফারেল কোডটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা নিয়ে বসিয়ে দিবেন যখন আপনারা সাইন আপ করবেন সাইন আপ করার সময় এবং আমার রেফারেল লিঙ্ক দিয়ে যুক্ত হলে আমি হচ্ছে আপনাদের সাথে সবসময় টাচে থাকতে পারবো মাইনিং অ্যাপসের মধ্যেই যে কোনো সমস্যার সমাধান খুঁজে দেওয়ার চেষ্টা করতে পারবো আর যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় ইএএন e উইথড্র করতে অথবা মাইনিং করতে অথবা রেজিস্ট্রেশন করতে আমাকে নক করবেন আমি অবশ্যই সেই বিষয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন তার জন্যে টুইটার হ্যান্ডেল ফলো করবেন এবং ফেসবুক গ্রুপে যুক্ত হবেন আমি লিঙ্ক সবগুলোর লিঙ্কই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই পর্যন্ত ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে